যে একটি ডিম হাতের মাঝখান দিয়ে ফাটাতে পারবো তার জন্য এক হাজার টাকা পুরস্কার আর ভাই তালু কিন্তু ইয়া করো একবার তালু হয়ে যায় তালু এমনি ফাঁকা করো তোমার হাতে এমনি জায়গা তালু হয়ে যায় এইভাবে এইভাবে কথা পনেরোশো টাকা টেহা আপনারা যারা প্রথমে বিশ্বাস করেন যে টেহাটা দিব না hello guys this is the সস্তা blogger back to another video and welcome our সস্তা চ্যালেঞ্জ সো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমরাও ভালো আছি আর গাছ আজকের ভিডিওর টপিকটা অবশ্যই বুঝে গেছেন আজকে হলো আমরা একটি ডিম ফাটানোর চ্যালেঞ্জ করতে চাইতেছি আর এই চ্যালেঞ্জটা হচ্ছে যে যে একটি ডিম হাতের মাঝখান দিয়ে ফাটাইতে পারবো তার জন্য এক হাজার টাকা পুরস্কার আর সাথে পাঁচশো টাকা আমরা এক্সট্রা দিব সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতে চলতেছে কারণ আমাদের অনেক দিন পরে একটা চ্যালেঞ্জ আনছি তাছাড়া আমাদের টিমের নতুন মেম্বার আছে তো সবাইকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন চ্যালেঞ্জ ভিডিওতে তো তাড়াতাড়ি আমরা কথা না বলে ভিডিওটা শুরু করি লেটস গো গাইস আমাদের প্রথমে অংশ আমাদের চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে যাইতেছে যে আমাদের বড় ভাই ইব্রাহিম ভাই কারণ তার আগে দেখা বোঝা যাইতেছে যে সে ডিম ভাঙ্গা লাইতে পারবো তো তার একজন আগেই দিছি তো দেই সে ডিমটা ভাঙতে পারে নাকি আগে নিয়মটা দেখায় নেই জিনিসটা হয়েছে যে এই ডিমটা তুমি এই যে হাতের মাঝখানে যে এমনি দিয়া এমনি ফাটাইতে হবো একবার তালু এই যে এই তালু এই তালু আর এই তালু এই দুটার মাঝখানে ডিমটার ভাবে থুইতে হবো থুয়ে এই যে এইভাবে কিন্তু এই যে ক্যামেরার মাঝে দেখা যায় যে এইভাবে জিনিসটারে ফাটাইতে হইব বুঝতে পারছো আর এটা যদি তুমি ফাটাইতেই পারো তাহলে তোমার লেগে এক হাজার টাকা আর যদি তার জন্য আমরা সাথে এক্সট্রা পাঁচশো টাকা দিতে আসি ভাই তালু কিন্তু ইয়া করো একবার তালু হয়ে যায় তালু এমনি ফাঁকা করো তোমার হাত এমনি জায়গা তুমি তালু এই যায় এইভাবে করো এইভাবে করো A few moments later. Pass করে দাও পাস করে দাও সো গাইস ইব্রাহিম ভাইয়ের দম শেষ এই ডিমটা এই যে ইব্রাহিম ভাইয়ের মতো এত বড় মানুষ হ্যাঁ ফাটায় পারলো না তাহলে আমরা কি ফাটামো তো আমরা নেক্সট স্টেপে যাই দেখি এরপরে কে আসে কে ফাটাইতে পারে এই ডিমটা আমাদের সেকেন্ড স্টেপে অংশগ্রহণ করতেছে আমাদের আবির বড় ভাই তো তার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার তো সে আজকে ডিমটা ফাটাইতে আইব তো আবির তো নিয়ম তো বুঝছোই তুমি তাড়াতাড়ি করে ডিমটা ফাটাইতে দাও তো লেস্ট স্টার্ট ডিম ফাটাইবার জন্য আমার হাত না ফেরা যায় এমনি না এমনি তাপ দে তাপ দে আমি এমনি নাকি এমনি নাকি না এই যে এমনি এমনি এমনি হ্যাঁ এমনি হ্যাঁ বুকের কাছে না এমনি তো চাপ দিতে পারবো না না তোমার চাপ দিতে হবে একটু থাকবো আর বুকের কাছে দিলে তো বুকের ইয়ে আঙ্গুল ফাঁক রাখ আঙ্গুল আঙ্গুল যায় কি আঙ্গুল ফাঁকা করো না পারলে সেটা পাস এটা তো খুব কঠিন না বেম ভাই Jim A few moments later না সম্ভব আমাদের মাঝে আবিরও পারলো না তো এরপরে কে আসে দেখি আমার মনে হইতাছে এটা পারতাছে না এরপরে আমাদের নিউ মেম্বার আসতেছে আমাদের এখন তৃতীয় নাম্বার ব্যক্তি যে অংশগ্রহণ করতে চলছে আমাদের নিউ টিম মেম্বার আপনারা হয়তো অনেকেই চিনেন টিকটক সেলিব্রিটি যাই হোক ফেসবুক সেলিব্রিটি তো এখন টিমটা ফাটাইতে চলতেছে আমার মনে হয় পারবো করে দেখা বোঝা যায় তো দীপুর রেডি হয়ে যাও তো লেস স্টার্ট হ <laughs> সময় আছে এখনো ফাটাও A few moments later. এদিক ঘোরাও সো গাইস এই যে আমাদের দীপু ভাই পারলো না জিনিসটা এই যে এদিকে আহ ক্যামেরার ভিত্তা আহ আমাদের দীপু ভাই অবশেষে ডিমটা ফাড়াইতে পারলো না এরপরে কে আসতে পারে সো গাইস আমাদের দেখতে দেখতে পুরো তিনজন গেল তাও ডিমটা ফাটাইতে পারলো না তো এখন কে ফাটাইতে পারে এখন আর দুইজন আছে তো দেখে এখন কে ফাটাইবো এখন তুমি ফেটাতে পারো আমি না আমি ফাটাতে না আর আমি না আমাদের তোমাকে দেখতে হবে তোমাকে দেখতে হবে এখন যেটাই হোক তোমরা যাতে এত কষ্ট করতেছো তাইলে আমাদের নতুন টিম মেম্বার লিমনই ফাটাইবে এখন লিমন আসো ক্যামেরার পিছ থেকে এদিকে তো গাইস এখন আমাদের মাঝখানে আর কে কান মানে কি মানে তো গাইস এখন আমাদের মাঝখানে এখন কানন ভাই ডিমটা ভাঙবে এতক্ষণ তো আমরা তিনজন ট্রাই করছি এখন কানন ভাই দেখি ট্রাই করে পারে নাকি আমি পারমো মনে হইতাছে যাই হোক না পারলো না পারলো আমার টেকনিক জানা আসছে এমনি ফাইটা যাইবো টিম যেহেতু আমার পরিচিত ভাই হয় আর হোক আর কি তো কি শুরু করবো ডিম কিন্তু ফাটলো ডিম কিনলো ফাটলো ফাটলো ফাটলো ফাটলে কিন্তু শেষ হয়ে যাবে একবারে ফাইটা কিন্তু গেল ফাটামো আমি কিন্তু না ফাইটা যাইব আর কি ফাটাফাটা অবস্থা আয়া করছে আর কি তাড়াতাড়ি ফাটাইতেছি না আর কি A few moments later. So guys আর কি ডিম আমি ফাটাইতে পারমু কিন্তু এখন ফাটামু না আর কি যাই হোক বাদ দেই জিনিসটা তো গাইস আমাদের টিম মেম্বার চ্যালেঞ্জে যারা অংশগ্রহণ করছে তারা সবাই মোটামুটি ডিমটা ফাটানোর চেষ্টা করছে কিন্তু কেউ ডিমটা ফাটাতে পারে নাই এই যে আমাদের ইব্রাহিম ভাই সেও ফাটাতে পারে নাই আমাদের আবির ভাই সেও ফাটাতে পারে নাই নাই তবে আমাদের আরেকজন ফাটায় নাই উনি হচ্ছে যে লিমন ওই ফাটায় নাই আর আর ওই ফাটাইতেও পারবো না যে কোকিমে নতুন ক্যামেরার সামনে আসতে যাইতেছে না তো আমরা আরেকবার সবাই সুযোগ দিয়ে মধ্যে কে ফাটাইতে পারে আগে আগে কে ফাটাইতে পারে তো আগে ইব্রাহিম ভাই ছিল দেখি ইব্রাহিম ভাইয়ের এই সুযোগটা দেই ইব্রাহিম ভাইয়ের উপরে আমার ভরসা আছে যে ফাটাইবো ফাটে আমার থেকে পনেরোশোটা টাকা টাইনা টাইনা নিয়ে যাইবো তো ইব্রাহিম ভাই তুমি কি ফাটাইতে পারবে এইবার একবার হ্যাঁ, এবার ফাটাবোই ইনশাল্লাহ ফাটাই ভাই আজ না ফাটাই পারো আরেকবার যেহেতু চান্স দিছি পনেরোশো টাকার এবার কিন্তু পাঁচশো টাকা আবার ব্যাগ দিতে হইব ফাটে না পারলে পাঁচশো টাকা নিজের থেকে দিতে হইব উল্টা আচ্ছা পাঁচশো টাকা এক হাজারই দিব সমস্যা আচ্ছা তুমি এক হাজার দিবা না আচ্ছা হ্যাঁ। তাড়াতাড়ি করে ফাটাও জিমটা আচ্ছা, হ্যাঁ। তো let's start A few moments later. So guys finally Ibrahim ভাই ডিম ফাটাইছে তো ফাটাইছে সবার একবার এই যে ক্যামেরার সামনে ডিম ফালাইছে এই যে আমাদের দীপু ফাইছে আর একবারে শার্ট পরে ফেলাইছে বিমানের কিছু হয় নাই এই যে ইব্রাহিম ভাই রয়েছে <laughs> দেখে আমার কিছু হয়েছে নাকি আমার কিছু হয় নাই আর ওই সাইডে আবিরের কিছু হয় নাই সো ভাই তুমি ভাই তুমি তো ডিম ফাটাইছো তো ফাটাইছো একবারে মনে করো সবাইরে ফাটাইছো ক্যামেরাম্যান উড়ে আলাইছো একবারে তো যাই হোক ইব্রাহিম ভাই পনেরোশো টাকা কইসা কইসা নিব টাকাটা কই গেল এই যে গাইস কসকসা পনেরোশো ডলার টেহা আপনারা যারা প্রথমে বিশ্বাস করেন যে টেহাটা দিব না এই যে পনেরোশো ডলার টেহা ভাই না নিলেও হয় ইব্রাহিম ভাই বড় লোক মানুষ তার টেহা পয়সা লাগে না হ্যাঁ নিব না কি ভাই তুমি নিবা আরে নিব না আরে থাক থাক ভাই আরে আরে দেওয়া লাগবো না দেওয়া লাগবো না এই যে গাইস আমি পাইছি সো গাইস ইব্রাহিম ভাই মাইরা একবার পনেরোশো টাকা লয়ে গেল পনেরোশো টাকাটা অনেক কষ্ট করে জমাইছিলাম চিনাই হোক ভিডিওর লেখা আছে তো পনেরোশো টাকায় আসছিল আমার এটা নিয়ে গেল গা তো এরকম মজার চ্যালেঞ্জ যদি আপনারা আরও পাইতে চান তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম